সম্মানিত ভাইয়েরা আজকে অধিকাংশ পুরুষ যে রাস্তায় ঘরে বউ নিয়ে ঘরে না বান্ধবী নিয়ে ঘরে বলেন বউ না বান্ধবী বান্ধবী নিয়ে ঘরে বউ নিয়ে আর কয়েকজন ঘর অথচ বউ নিয়ে রসুল বলেছেন বউ নিয়ে ঘোরো বউকে সাথে নাও বউকে সাথে নিয়ে চলো তা না বান্ধবী নিয়ে ঘরে আবার কেউ কেউ বউটাকে আচ্ছা বউকে নিজস্ব সম্পত্তি না জাতীয় সম্পত্তি অনেকে জাতীয় কইছে ওই দিক দিয়ে বউ কি জাতীয় সম্পত্তি আচ্ছা বউ যদি নিজস্ব সম্পত্তি হয় সেই বউকে কিছু সংখ্যক কিছু কিছু যুবক আছে সুন্দর করে সাজায় মাথা থেকে পা পর্যন্ত চুল বের করা ছোট লিপস্টিক হাতে নেইল পলিশ চোখে মাস মাস্কারা যুবকের কামসারা এরকম করে সাজগুজ করে অর্ধলগ্ন করে হুন্ডায় সামনে স্বামী চড়ে পিছনে পালসার হুন্ডার পিছনে আরেক পালসার তোলে তুইলা গোটা শহর ঘরে বন্ধুদের সঙ্গে যখন দেখা হয় বলে বন্ধু দেখো তোমার বউটা কেমন বলেন তো কি নিজস্ব হলো না জাতীয় হলো আবার কিছু কিছু যুবক আছে ইদানিং দেখা যায় ফেসবুকের মতো জায়গায় যে কমন জায়গা পাবলিক জায়গা সেই জায়গায় নিজের বইয়ের ছবি সুন্দর করে তুলে ছবিটা পোস্ট করে বলে বন্ধুরা দেখো তো বউটা দেখতে আমার কেমন হয়েছে কত বড় আরাম জায়গা এগুলো আছে না এগুলো কি ইমানদারের কাজ এগুলো কি ইমানদারের কাজ না এগুলো করা যাবে না আমার মজারা মাহফিল শুনছেন একটু একটু কানটা খাড়া করে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন আল্লাহ কোন বান্দাকে জাহান নাম দিতে চান না কিন্তু বান্দার জাহান নামে যাবে বান্দার দোষে না আল্লাহর দোষে বান্দা বান্দার দোষী নামে চলে যাবে আল্লাহ বান্দাকে স্বাধীন করে দিয়েছেন মুক্ত করে দিয়েছেন বান্দা ভালো করে কাজগুলো করো আমি তোমাকে জানিয়ে দিচ্ছি فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ জোরে বলুন আল্লাহু আকবার চেয়ারটা ফাঁকা হলো কেন হ্যাঁ ও আবার আসবেন তো বলি আলহামদুলিল্লাহ বসেন ঠান্ডা তো একটু লোকজন থাকলে গায়ের গরমে তো গাটা গরম হয় তাই না আমার আব্বা যখন ছোট আমি যখন ছোট ছিলাম তো মাঝে মাঝে আব্বার সঙ্গে আমি থাকতাম মনে আছে আমার আমার হঠাৎ করে মনে হলো আব্বা বলতেন বাবা একই লেপে যখন ঘুমাতাম বলতো আব্বা তোমার পিঠ আমার পিঠের সঙ্গে লাগায় না কি কথা বলছেন বাবার মোহাব্বত বাবার ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারবে না বলি আলহামদুলিল্লাহ আর সেই বাপ যখন বুড়ো হয় সেই বাপ যখন বুড়ো হয়ে যায় সেই বাপকে দেখতে পারে না সন্তান এরকম সন্তান আছে সবার জন্য ঘর হয় আর বাবার ঘর ঘর হয় হলো গুরুর ঘরের সাথে গুরুর ঘরের সঙ্গে বাবার ঘর হয় অথবা শির ঘরের নিচে বাবার স্থান হয় অথচ উচিত ছিল যে ঘরে যে বাড়িতে সন্তান থাকবে সেই বাড়ির এক নম্বর সুন্দর ঘর হলো বাবার জন্য বরাদ্দ করা ছোটবেলায় ছেলের জন্য বাবার পকেট উন্মুক্ত খোলা কিন্তু ছেলে যখন বড় হয় বাবার জন্য ছেলের পকেট খোলা থাকে না ঠিক কিনা ছোটবেলায় বাবার পকেট থেকে যা ইচ্ছা তাই নিছে কোন আপত্তি নাই যখন ছেলে বড় হয়ে গেছে বাবা তুমি বোঝো না এরকম আসে না আসতে আসে না নাই এগুলো করা যাবে না হৃদার রব্বি অরেদাল ওয়ালিদ ওয়াসাখতুহ ফি সাখতিল ওয়ালিদ পিতা খুশি আল্লাহ খুশি পিতা নারাজ আল্লাহ নারাজ আল্লাহ বাবার দাম বেশি না মায়ের দাম বেশি ভালো করে বলবেন ভালো করে বাবার দাম বেশি না মায়ের দাম বেশি আমরা কিসের আমার কোন জাত আমরা কিসের মায়ের জাত না বাপের জাত কোন বাপ বলতে হবে বাপের আমরা এখানে বসে মায়ের নাম নেবো কেন বলেন মায়ের দাম বেশি না বাপের দাম বেশি এখন বাপ কই সইবে যাক পাইছি বলি আলহামদুলিল্লাহ মায়ের দাম বেশি না বাপের দাম বেশি বাবার দাম বেশি বাবার দামটা বেশি মায়ের হকটা বেশি মায়ের রাইটস বেশি মান আহক মান আহক বিহসনি সোহাবাতি মায়ের রাইটস বেশি মায়ের অধিকার বেশি কিন্তু বাবার সম্মান বেশি যেরকম আমরা অনেকে বুঝি না এটা বাপকে উড়ায় দেয় সমস্ত সন্তানগুলো মা নিয়ে জোট করে আছে না মা নিয়ে জোট করে বাপকে এক ঘরে করে রাখে এমন পরিবার অসরে নাই বলেন আছে কিন্তু না একটা ফ্যামিলির মূল গার্জেন হলেন বাবা বিচারে বসবেন মা বিচার করবেন না বাবা বিচার করবেন মা রায় দিবেন না বাবা রায় দিবেন যখন নামাজে যখন স্বামী স্ত্রী যখন দাঁড়াবে মসজিদে জামাত পায় নাই স্বামী নামাজে যখন দাঁড়াবে বাড়ির মধ্যে জামাতে নামাজ পড়বেন দুইজন মুসল্লির স্বামী আর স্ত্রী ইমাম হবে কে কে হবেন মহিলা না পুরুষ মা না বাবা বাবা নামাজে দাঁড়ায় যাবেন ইমামতির চেয়ারে যদি আপনি বলেন সারা জীবন স্বামী পড়েছে আজকে বইয়াওতি করবে নামাজ হবে নাকি এখন বলুন মুসল্লির দাম বেশি না ইমামের দাম বেশি বলুন কার দাম বেশি ইমাম বাবা কব মূল্যায়ন করা যাবে না বাবার সমকক্ষ পৃথিবীর কেউ হবে না বাবা তো বাবাই বাবার আসন থেকে পৃথিবীর কোন আসনকে মূল্যায়ন করা যাবে না বাবার কাছে বাবাকে রাখতে হবে কিন্তু বাপকে অনেকে একদম হেও প্রতিপন্ন করে বাপকে মূল্যায়ন করতে চায় না বাবার মর্যাদা বেশি কিন্তু মায়ের হকটা বেশি এই কথা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর স্ট্রেট বলে দিয়েছেন সুন্দর করে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখিয়ে দিচ্ছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما جرب الله اكبر আল্লাহর হক আদায় করার পরপরই কে আসতে বলবেন না কে আল্লাহ কোন কিছুই বাদ দেন নাই সবকিছু হুকুমের মধ্যে দিয়েছেন এই দুনিয়াতে দুনিয়ার কাজ বলতে কিচ্ছু নাই সব কাজ আখেরাতের কাজ সব কাজ কিসের কাজ আখেরাতের কাজ এবাদতের বাইরে কোনো কাজ নাই সবকিছু এবাদতের ভিতরে হারাম কোনো কাজ করা যাবে না আচ্ছা কষ্ট হচ্ছে আচ্ছা জি ঘুম তো এমন একটা জিনিস ঘুম ধরলে বিছনা লাগে বলেন তো বলেন ঘুম লাগে ঘুম ধরলে বিছনা লাগে বিছনা লাগে না এই ঘুম চলে আসে অনেক একটু ক্লান্তি চলে আসছে আসবেই তো ওয়াশ করে তো আমরা মাঝে মাঝে ওয়াশ করতে করতে ঘুম ধরে এরকম হয় অনেক সময় কারণ ক্লান্তি তো সম্মানিত ভাইয়েরা যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবার মা বোন যাদের আছে পর্দার বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবেন মেয়েদের যদি একটা আমল যদি ঠিক থাকে পর্দা সব আমল টেনে এর মধ্যে ঢুকে যাবে জোরে বলেন কিন্তু পর্দাই তো নেই পর্দা আছে হাই রে কি শাড়ি পরে না মশারি পরে আল্লাহ বাঁধন কোনো সাইজ বাইজ নাই কাপড় চোপড়ের কোনো কোন প্রকার কোড নেই কোন নিয়ম নীতি নেই এগুলো ফলো করতে হবে প্রশস্ত কাপড় জিরে ঢালা কাপড় পরতে হবে মুখ ঢাকতে হবে অনেকে মুখ বের করে থাকে আসে না আছে মুখ ঢাকতে হবে আচ্ছা মানুষ যে অ্যাসিড মারে যে অ্যাসিড মারার যে অ্যাসিডটা মারে কি অন্য কোথাও না মুখে মারে মুখে মারে মানুষ তাকায় থাকে কিসের দিকে মুখের দিকে এই জন্য মুখটা হচ্ছে একটি face is the index of mind মুখটা হচ্ছে সবকিছুর মূল এই জন্য মুখটা ঢাকতে হবে এটা আইন মানে সমস্ত ইমামরা এক্ষেত্রে একমত মুখটাও পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই আমরা এটা খেয়াল করবো জোরে বলি ইনশাআল্লাহ রোগ সেটা ভিন্ন কথা যদি অসুস্থ হয়ে থাকে তার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে সেটা ভিন্ন কথা কিন্তু বিনা ওজরে এটা করা যাবে না আল্লাহ সবাইকে বোঝার তাহফিক দ্বারা করবো আসুন আমরা দোয়া করি তার আগ দিয়ে মাহফিল কমিটি হ্যাঁ নতুন মসজিদ না আচ্ছা খামার জগন্নাথপুর মন্ডল মন্ডলপাড়া প্রস্তাবিত একটা মসজিদের নির্মাণের একটা উদ্যোগ নিয়েছে কমিটি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জায়গা কি ম্যানেজ হয়ে গেছে জায়গা কতটুকু চেয়ারম্যান সাহেব তিনি দুই শতক জায়গা দিতে চেয়েছেন বলি আলহামদুলিল্লাহ কেউ যাবেন না আমাকে ছেড়ে আপনারা চলে যাবেন আমি শেষ সবার সঙ্গে দোয়া করতে চাই সবাই দোয়া সামিল হবেন না জনে বলি ইনশা আল্লাহ আমরা দোয়া করে যাব একটু বসুন একটু বসুন আমি সবার কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি আমরা একসঙ্গে দোয়া করে যাব